স্বাধীনতা টিভি চেতনায় স্বাধীনতা বিসমিল্লাহ রহমানের রাহিম গুলিস্তান সিদ্দিক বাজার বিআরটিসি বাস কাউন্টারের পাশে পাঁচতলা ভবন বিস্ফোরণে বহু লোক নিহত আহত হয়েছে এ পর্যন্ত গুরুতর আহত সত্তর জনের অধিক ঢাকা ও বিভিন্ন মেডিকেলে চিকিৎসার জন্য স্থানান্তর হচ্ছে নিহত নির্দিষ্ট এখন পর্যন্ত দু তিন জন জানা গিয়েছে নিহত ও আহতদের সংখ্যা আরও বাড়তে পারে ভবনটির বিস্ফোরণ ঘটে রাস্তার উপর পর্যন্ত ধ্বংসস্তূপ এসে অনেক গাড়ি ঘোড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট বিস্ফোরণের ভবন কার্যক্রম চালাচ্ছে